আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার পবিত্র শবে বরাত আজ মহান আল্লাহ তালার সান্নিধ্য ও ক্ষমা লাভে ইসলাম ধর্মের অনুসারীরা ইবাদত বন্দেগি জিকির নফল ইবাদত এবং কোরআন তেলাওয়াতে মুশকুল থাকবেন এ রাতে হিজরি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত দিনটি অতীতের গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেবেন এছাড়া অনেকেই এ রাতে মা বাবা সহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করবেন সবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন ঐতিহাসিক সাতই মার্চ আজ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন উনিশশো একাত্তর সালের এই দিনে সোহরাওয়ার্দি উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের এ দিনটিতে দেওয়া ঐতিহাসিক ভাষণটি পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজ মন্ত্রে রূপ নেয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে দু সালের ত্রিশ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো এছাড়াও এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে দিনটি উপলক্ষে আজ সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ দোল যাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে সারা দেশের ন্যায় কক্সবাজারেও বিভিন্ন মন্দিরে পূজা হোমযজ্ঞ প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব আসাদুজ্জামান চকরিয়া বরৈতলি ইউনিয়নে গোলাপ চাষের বাগান পরিদর্শন করেছেন গতকাল দিনের অধিকাংশ সময়ই গোলাপ বাগান পরিদর্শনে সময় কাটান তিনি পরিদর্শনকালে আধুনিক গোলাপ বাগান সৃজনে সরকারি সহায়তা গোলাপ সংরক্ষণ বাজারজাতকরণ ও বিদেশে রপ্তানি করে লাভবান হতে পারার কৌশল বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দাওয়ান সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাতুজ্জামান উদ্ভিদ উদ্ভিদ সংরক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রামুতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও রামু উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা মহিলা vice chairman Afsana Jesmin Popy vice chairman Mohammad Salauddin Ramu থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় যুব সমাজকে মাদকের ভয়াবহতা হতে রক্ষা করতে মাদক বিরোধী সর্বাত্মক সামাজিক সচেতনতার উপর অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়েছে উখিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা এবং নির্দেশিকা বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে স্থানীয় একটি স্কুলের খেলার মাঠে পপুলেশন মুভমেন্ট অপারেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিতে এতে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন করেন সভায় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ও পাহাড় ধসে ক্ষয়ক্ষতি এবং জানমাল রক্ষা করার বিষয়ে জনসচেতনতার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা একচল্লিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা তিন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা তিন